আসেন আসেন আসেন আপনারা আসেন আমি বৈশা যান বৈশা যান আজকে স্পেশাল খানা আছে কিন্তু হ্যাঁ আসেন আসেন আসেন আসেন এই যে মামা এই যে আসেন আপনি আসেন আসেন আসেন এই যে মামা আপনি আসেন আপনি আসেন আসেন আসেন আমি কিন্তু চেহারা দেখে বুঝতে পারলাম যে আপনি খিদে লাগছে আসেন আসেন আজ জলদি আসেন আসেন আসেন বৈশা যান স্পেশাল খানা আছে আজকে আসেন আসেন আসেন বসেন বসেন বসেন মামা খালি কি খাইবেন কন মুরগির খিচুড়ি আছে বিফ খিচুড়ি আছে মাটন খিচুড়ি আছে মুরগির রেজামা আছে বিফ রেজামা আছে লগে স্পেশাল কালা ভুনা আছে আবার ঘিলা কলি কলিজাম আছে কি খাইবেন কর ডাল ভাজি নাই ডাল ভাজি আছে ডাল ভাজির লগে কি খাইবেন খালি কন নিহারি খাইবেন খাসির পায়া খাইবেন মুরগির স্যুপ খাইবেন খালি কন না ওগুলা খাম না শুধু ডাল ভাজি দাও আর সাথে পরোটা দিও ও ঠিক আছে আনতেছি এই না মামা এ কি মামা এতগুলা পরোটা আনছো দুইটা রাইখা বাকিগুলা নিয়ে যাও আর ওই মিনারেল ওয়াটার যে বোতলটা দিছো ওইটা লাগবে না আমার জগের পানি হইলেই হবে ঠিক আছে A few moments later. মামা এই যেদিকে মামা এইদিকে এইদিকে এই যে মামা শোনো শোনো শোনো এইদিকে এই মামা মামা এই মামা মামা শুনতেছ মামা এইদিকে মামা এই যে এইদিকে এই যে এইদিকে মামা মামা কী দিন আপনারে ওই দই আছে ফেনি আছে কাস্টার্ড আছে ফালুদা আছে পুডিং আছে কোনটা দিন আপনারে কন না না তুমি আমার লেগে একটু ডালবাজি নিয়ে আসো A few minutes later. Zita, Zita. এহে আমার সামর্থ্য অনুযায়ী দিলাম টাকা নাই আবার এসব হোটেলে খাইতে আইসে আমার কপালে এগুলাই জটিল ভাইয়া আপনি ওর কথায় মাইন্ড করেন না প্লিজ এবারে শোন আগে পাঁচটা টাকা লেগা কি খাটনি রাই না খাটতি দিন রাত এক করে ভালাই দি আর আজকে তো খুব দাম বেড়ে গেছে না শোন আল্লাহ চাইলে এই ভাই একদিন তোরে খুব বড় একটা বকশিসও দিতে পারে মাইসে একটু সম্মান করতে তোর সরো মুন্ডা বড় কর মামা ভুল হয়ে গেছে কিছু মনে করেন না তা ঠিক আছে আবার আইসেন মামা আরেকদিন আইসেন ভাই এক লোকে মিল্লা ও গ্রিল আর বাটার নামটা খামনে এভি টেস্ট